সফল ইউটিউবারদের দিকে তাকালে দেখতে পারবেন যে তাদের ইউটিউব চ্যানেলটি প্রফেশনালভাবে ক্রিয়েট করা আপনি যদি একজন সফল ইউটিউবার এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তো আজকের ভিডিওটি আপনার জন্য পারফেক্ট একটি ভিডিও আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিভাবে একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তা থেকে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওটিতে যা যা থাকতেছে এক জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সাইন আপ দুই কীভাবে চ্যানেল ভেরিফাই করতে হয় তিন কীভাবে চ্যানেলে এসিও করতে হয় চার কীভাবে চ্যানেল কাস্টমাইজেশন করতে হয় পাঁচ কীভাবে চ্যানেলে আর্ট অ্যাড করতে হয় ছয় কীভাবে চ্যানেলে লিঙ্কস অ্যাড করতে হয় সাত কীভাবে চ্যানেলের বায়ো অ্যাড করতে হয় ইটিসি অর্থাৎ সকল প্রকার ইউটিউবের ক্রিয়েটিং সমস্যা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা ভিডিওটি অনেক লম্বা হচ্ছে তারপরেও আপনাদের সুবিধার জন্য ভিডিওটি আমাকে লম্বা করতে হয়েছে ভিডিওটি কেউ টানবেন না কাটবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যাওয়া যায় আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের যদি মোবাইল ফোনে অপেরা মিনি ব্রাউজারটা থাকে তাহলে তো ভালো আর নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে অপেরা মিনি ব্রাউজারটি ইনস্টল করে নেবেন এখানে আমি প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ করেন যে অপেরা মিনি তাহলে কিন্তু চলে আসবে অপেরা মিনি অপেরা মিনির যে মূল ব্রাউজারটা আছে এইটার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় এইটাতে ইউটিউব অ্যাকাউন্ট খুললে অনেক সুবিধা পাবেন আপনারা তো এখান থেকে অপেরা মিনিটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওই অপেরা মিনিতে গিয়ে সার্চ করবেন জিমেইল লিখে তো আমি এখানে জিমেইল লিখে সার্চ করলাম জিমেল লিখে সার্চ করার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টও করতে পারবেন এবং আপনারা কি করতে পারবেন সাইন আপও করতে পারবেন তো আমি এখান থেকে একটা আমার একটা অ্যাকাউন্ট আছে ইতিপূর্বে ওই অ্যাকাউন্টটা আমি এখান থেকে সাইন আপ করে দিলাম সাইন আপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু এটা মোবাইল সেক্ষেত্রে আমরা একটা ডেস্কটপ সাইট করব ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব ইউটিউব লিখে ইউটিউব লিখে সার্চ করলে এই ধরনের একটা ইন্টারফেস শো করাবে তো এই ধরনের যখন ইন্টারফেস শো করাবে আমরা ইউটিউবের যে মূল সাইটটা আছে ওইটার ভিতরে প্রবেশ করব। কর্নারে দেখতে পাচ্ছি আমরা যে জিমেইলটা লগ ইন করছি তার আইকনটা চলে আসছে এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল এই জায়গায় একটা ক্লিক করবেন এটা আসলে একটা নর্মাল ব্যাপার আপনারা হয়তো বা ভাবতেছেন যে এই ব্যাপার নিয়ে ভিডিও করার কি আছে ভিডিওটিতে দেখানো হবে এসইও ব্র্যান্ডিং e থেকে শুরু করে আপনারা চ্যানেল কাস্টমাইজেশন এবং চ্যানেলটা কিভাবে আপনাদের সার্চ বারে নিয়ে যাবেন সেই পর্যন্ত ভিডিওটি কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করাবে যেটা আপনাদের ইউটিউবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকন থেকে নিচে আসবেন একটু উপরে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন শেডিং শেডিং নামে অপশন দিতে একটু ক্লিক করে দেবেন তো আমি এখানে শেডিং হ্যাঁ, দিয়ে একটা ক্লিক করে দিলাম আপনারা এই শেডিং এ ক্লিক করার পরে দেখতে পাবেন উপরে আবার কিন্তু উপরে একটু যাইতে হবে উপরে গেলে কিন্তু দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ চ্যানেল অর্থাৎ আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরের জায়গাটা ওই জায়গাটাতে গিয়ে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট মানে মূল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে মানে ব্র্যান্ডিং যে ইউটিউব অ্যাকাউন্টটা আছে ওইটা কিন্তু আপনারা এখান থেকে ক্রিয়েট করবেন তো এখান থেকে আপনারা চলে যাবেন সরাসরি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল তো এখান থেকে ক্রিয়েট অপশানে একটা ক্লিক করে দেবো ক্রিয়েট এ নিউ চ্যানেল আপনাদের যে চ্যানেলটা আপনারা খুলতে চাচ্ছেন ওই চ্যানেলের কি নাম দেবেন আমি একটা চ্যানেলের নাম ইতিপূর্বে রেডি করে রাখছি ওইটা আমার নাম দিয়ে আমি চ্যানেলটা ক্রিয়েট করব তো আপনাদের মন মতো ইচ্ছা মতো একটা ইউনিক নাম অর্থাৎ এর আগে কখনো ইউটিউবে ব্যবহার করা হয়নি এমন কোনো নাম এবং যেটা মানুষের সার্চ করতেও খুব সুবিধা হবে এইরকম কোনো একটা নাম আপনারা লিখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সুবিধা হবে যে মানুষ যখন সার্চ করবে আপনার ভিডিওগুলো তখন তাড়াতাড়িতে চলে আসবে তো আমি এখানে লিখতেছি যেহেতু আমার নাম সুজন তো আমি এখানে লিখব সুজন ভাই চারশো বিশ আমার এটা একটা ফানি বা ফানি ইউটিউব চ্যানেল হবে তো এখান থেকে আমি লিখলাম আমার নামটা আমার ইউটিউব চ্যানেলের নামটা লেখার পরে এখান থেকে আমি কিন্তু চারশো বিশটা দিয়ে নিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মানে আপনি যে ইউটিউবের সকল কন্ডিশন মানতেছেন তার জন্য টিক মার্ক দিতে হবে ওই টিক মার্কটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট অপশানটাতে একটা ক্লিক করে দিতে হবে তো আমরা এখন ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস শো করাবে আমাদের কিন্তু চলে এসেছে তো এইখান থেকে আমরা সরাসরি কী করব এটা ক্লোজ করে দেব এই জায়গার থেকে এটা ক্লোজ করে দেব আর আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ইউটিউব কি আপনারা যেহেতু ইউটিউব একটা প্ল্যাটফর্মে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে সকল কিছু মানে যত কিছু আছে ইউটিউবে সবগুলো আপনাদেরকে মনোযোগ সহকারে পড়তে হবে তো এই জায়গার থেকে আমি সব ক্লোজ করে দিচ্ছি যেহেতু আমি একটু নতুন মানে অপারামিটার ক্লিয়ার ডাটা দিছিলাম তো যার কারণে এইরকম হচ্ছে তো সব কিছু আমাকে দেখাই দিচ্ছে যে আপনি এইভাবে এইভাবে এইভাবে এটা করেন আমার কিন্তু ওনারাই সব কিছু দেখাই দিচ্ছে আপনারা যখন খুলবেন তখন কিন্তু আপনাদেরকেও দেখাই দিবে কোনো সমস্যা নেই তো এই জায়গার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং বেসিক ইনফরমেশন এইসব কিন্তু কিন্তু আছে এখানে তো এখান থেকে আপনারা ক্লিক বেসিক ইনফরমেশন আপনারা কিন্তু এই জায়গাটা পাবেন চ্যানেল কাস্টমাইজেশন ওই জায়গায় ক্লিক করে আপনাদের কিন্তু এই কাজটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশনের কাজ তো বেসিক ইনফর্মতে আসে আপনার ডিসক্রিপশনে আপনাদের ইচ্ছা মতো আপনাদের যে মন মতো যে ডিসক্রিপশনটা আপনারা লিখে রেখেছেন সেইটা এখানে দিবেন তো আমি এখানে আমার ডিসক্রিপশন বক্সে আমি কিছু আমার নিজের কথা লিখতেছি আপনাদের ইচ্ছে মতো আপনারা যেটা আপনাদের ভালো লাগবে অর্থাৎ ডিসক্রিপশনটা যাতে একটু মোটামুটি সুন্দর হয় আপনার চ্যানেলের ডিসক্রিপশন যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার চ্যানেলের অডিয়েন্সগুলো কিন্তু মোটামুটি সারা কম দেবে আর আপনি কি নিয়ে ভিডিও করবেন এই থিম নিয়ে অর্থাৎ আপনার যে নিয়ে ভিডিও অর্থাৎ ফানি ভিডিও আপনি টেক ভিডিও করেন অথবা আপনি গেম গেমিং ভিডিওই করেন যে কোনো ভিডিও করেন না কেন আপনি ডিসক্রিপশনে অবশ্যই ওই গেম মানে যে বিষয়টা নিয়ে ভিডিও করবেন ওই বিষয়টা একটু আলোচনা করবেন আর পাশাপাশি আপনার নিজের সম্বন্ধে একটু কিছু আলোচনা করবেন তাহলে ডিসক্রিপশনটা আগে মোটামুটি ইউনিক হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন লেখার পরে কিন্তু ক্রিয়েট ইউর ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ মানে আপনার যে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনি বাংলায় ডিসক্রিপশনটা যদি লেখেন তাহলে তো ইংলিশে ট্রান্সলেট করতে হবে সেক্ষেত্রে আপনাকে এই পাশে বাংলা আর অপোজিট পাশে ইংলিশ দিতে হবে মানে যে পাশটা দেখা যাচ্ছে এই পাশে ইংলিশ দিতে হবে আর আপনারা যদি ইংলিশে লেখেন তো প্রথম প্রথমে যে ঘরটা আছে ওই ঘরটাতে আপনাদেরকে দিতে হবে ইংলিশ এবং পরের যে ঘরটা আছে এটাতে বাংলা দিতে হবে তো এখান থেকে আপনাকে কিন্তু এই জায়গায় আপনার চ্যানেলের যে নামটা আছে ওই চ্যানেলের নামটা এখানে বসাই দিতে হবে মানে আপনি যে চ্যানেলটা খুললেন ওই চ্যানেলের নামটা এখানে বসাই দিতে হবে তো এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সেভ দিয়ে দিতে পারবো অথবা ডান দিয়ে দিতে পারবো তো এই ডিসক্রিপশনে যদি আপনারা কিছু লিখতে চান লিখতে পারবেন কোনো সমস্যা নেই ওই ডিসক্রিপশনটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলে ভালো হয় তো এখান থেকে আপনারা ডান দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে মূল কয়েকটা কাজ আছে এই জায়গাতে বেসিক ইনফর্মতে এখানে লিঙ্কস অ্যাড আপনাদেরকে অবশ্যই লিঙ্কস অ্যাড করতে হবে কিওয়ার্ড অ্যাড করতে হবে কিওয়ার্ড অ্যাডের মাধ্যমেই কিন্তু আপনাদের সব কিছু পরিষ্কার হবে যে আপনাদের চ্যানেলের ভিডিওটা কি আপনারা কিভাবে মানুষকে এটা দেখাতে চাচ্ছেন তো ওইটা একটু পরে আসি এখানে লিঙ্কস অ্যাড তো আমি এই জায়গায় আমার ইনস্টাগ্রামের লিঙ্কসটা অ্যাড করে দেব তো সেক্ষেত্রে প্রথমে আমি এখানে লিখবো ইনস্টাগ্রাম আপনি যদি ফেসবুকেরটা অ্যাড করতে চান তো আপনি এখানে লিখতে পারেন যে ফেসবুক তো আমি এখানে ইনস্টাগ্রাম লিখতেছি আর দেখ নিচে একটু স্ক্রু করে দেখতে পাবেন যে ইমেইল তো আপনাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে যে আপনার চ্যানেলে কোনো ভিডিও কপিরাইট ক্লেম আসলো কি না সেইটা চেক করার জন্য আপনাকে একটা ইমেইল দিতে হবে তো আমি ওখানে একটা আমার পার্সোনাল ইমেল দিয়ে দিলাম আর এখান থেকে আপনি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে যাচ্ছেন সেটা হোক আপনার ফেসবুক ইনস্টাগ্রাম আপনার যে কোনো একটা সোশ্যাল মিডিয়া দিতে হবে কিন্তু তো এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি যে বাম পাশে অপশনটা আছে ওখানে লিখবো ইনস্টাগ্রাম এবং ডান পাশে অপশন যেটা আছে এখানে কিন্তু আমার লিঙ্কটা পেস্ট করব তো এই জায়গায় আমি লিখব ইনস্টাগ্রাম যেহেতু আমি ইনস্টাগ্রামের লিঙ্ক দিচ্ছি আপনি যদি ফেসবুকের লিঙ্ক দেন তাহলে কিন্তু ফেসবুক লিখতে পারেন তো এখান থেকে আমি ইনস্টাগ্রাম লেখার পর এই জায়গায় আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা পেস্ট করে দিলাম ইনস্টাগ্রামের লিঙ্ক পেস্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কিওয়ার্ড কিছু দিতে পারেন আর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে অবশ্যই আপনার ইমেইলটা অ্যাড করতে হবে আপনার যে পার্সোনাল ইমেইলটা আছে ওইটা অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাদের কপিরাইট ক্লেম অথবা কোনো ভিডিও নিয়ে কোনো সমস্যা হইলো কি না এগুলো আপনারা জানতে পারবেন তাড়াতাড়ি আপনাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে সব কিছু কিন্তু কমপ্লিট করার পর আপনাদেরকে সরাসরি কর্নারে দেখতে পাচ্ছেন যে পাবলিশ নামে অপশনটা আছে এই পাবলিশ নামে অপশনটাতে একটা ক্লিক করতে হবে তো এখান থেকে সব কিছু দেওয়ার পরেই যে কর্নারের পাবলিশ এই পাবলিশ নামে অপশনটাতে একটা ক্লিক করতে হবে তো পাবলিশ করার পরে আপনি ক্লিক করবেন ব্র্যান্ডিং অপশনে ব্র্যান্ডিং অপশনের ক্ষেত্রে আপনাদেরকে লোগো লাগবে একটা ওয়াটার মার্ক অর্থাৎ ভিডিও ওয়াটার মার্ক অ্যাড করার জন্য একটা পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিডিও লাগবে তারপরে এখান থেকে আমি এই যে যেগুলো আপনার কাছে আছে ওগুলো অ্যাড করে পাবলিশ করে দেবেন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আসলে মূল ব্যাপার না আর ইউটিউব অ্যাকাউন্ট নিয়ে এইটা আমার প্রথম ভিডিও নেক্সট ভিডিও যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যে কারো যদি কোনো সমস্যা হয় ইউটিউবে কপিরাইট ক্লেম স্ট্রাইক থেকে শুরু করে মডাইজেশন পাচ্ছেন না অবশ্যই আমাকে কল করবেন আমার ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেল ডিটেলসে গিয়ে দেখতে পারবেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন মানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকে আমাকে কিন্তু মেসেজ বা কল করতে পারবেন আমার স্কাইবি আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে ব্যানার ট্যানার সব কিছু অ্যাড করার পরে আপনাদের চ্যানেলের কিন্তু একটা আপনার এই চ্যানেলটা কীভাবে মনিটাইজেশন করবেন এই চ্যানেলটা ব্র্যান্ডিং হইলো লিঙ্ক অ্যাড হইলো সব কিছুই হইলো কিন্তু এই চ্যানেলে কীভাবে ভিডিও আপলোড করবেন ব্র্যান্ডিং থেকে শুরু করে সব কিছু করার পর আপনাদের কিভাবে থামলাইন বানাবেন ভিডিও এডিটিং করবেন কিভাবে সব কিছুই নিয়ে আমি নেক্সটে পার্ট পার্ট করে একটা করে ভিডিও তৈরি করব তো সম্পূর্ণ ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রোবট এসএম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন আর আপনার যদি মাথায় ইউটিউব নিয়ে তিল পরিমাণ চিন্তা থাকে তাহলে আমার ইউটিউব নিয়ে আজকের ভিডিওটি প্রথম এখান থেকে শুরু করে আমি আপনাদের জন্য পার্ট পার্ট পার্ট পার্ট আকারে ভিডিও বানাবো তো যাদের ক্ষেত্রে মনে হবে যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো তারা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাদের কোনো সাহায্যের দরকার মানে আপনারা যাদের কোনো ইউটিউবের সমস্যা আছে সেই সমস্যাগুলো যদি কোনো সমাধানের প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বারে ফোন দিয়ে জানাই দিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি বেশি একটু লম্বা হয়ে গেছে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য টুইস্টার ভেরিফিকেশন অন করবেন এবং আপনার অন্যান্য যে চ্যানেলের কাজগুলো আছে থামলাইন থেকে লোগো টোগো হ্যান ত্যান ভিডিও এডিটিং সব কিছু আমি পার্ট পার্ট আকারে নিয়ে আসবো আর আপনাদের ভালোবাসা পাইলে ইনশাল্লাহ আমি আরও অনেক আগায় যাব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে robot S M technical YouTube চ্যানেলটিকে আজকে সেই শূন্য থেকে এতদূর পর্যন্ত আগায় নিয়ে আসছেন তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ